খুব ভালো না not so well not so well প্রস্তুত হও বি রেডি বি রেডি খারাপ না নট ব্যাড নট ব্যাড ফিস ফিস করবে না ডোন্ট হুইসপার ডোন্ট হুইসপার এটা আবার চেষ্টা করো try it again try it again এটা আবার করো do it again do it again এটা অসম্ভব ইটস ইম্পসিবল ইটস ইম্পসিবল এটা অবশ্যই ইটস অবিয়াস ইটস অবভিয়াস এখনো পর্যন্ত না not yet not yet এখন নয় তো কখনোই নয় now or never now or never এক্ষুনি না not right now not right now এক পাশে সরো মুভ অ্যাসাইড মুভ অ্যাসাইড আস্তে আস্তে স্লো ডাউন স্লো ডাউন আমি সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার আই ওয়াজ দেয়ার এটি পরে করো do it later do it later এটা আশ্চর্যজনক দ্যাটস অ্যামেজিং দ্যাটস অ্যামেজিং এটা কি পরিষ্কার is it clear is it clear এটা কিছুই না ইটস নাথিং ইটস নাথিং এটা খাও ইট ইট ইট ইট এটা খুঁজুন দয়া করে find it please find it please এটা ছেড়ে দাও লিভ ইট লিভ ইট এটা ভালো ইটস গুড ইটস গুড এটা ভিন্ন বা এটা আলাদা ইটস ডিফারেন্ট ইটস ডিফারেন্ট এটা মজার ইটস ফানি ইটস ফানি এটা শেষ করো ফিনিশ ইট ফিনিশ ইট এটা হয়ে গেছে It's done. It's done. এটাই দ্যাটস অল দ্যাটস অল এটাই যথেষ্ট দ্যাটস এনাফ দ্যাটস এনাফ এটি উঁচু ইটস হাই ইটস হাই অল্প অল্প করে little by little little by little आज ना हो कल आज ना हो कल sooner or later sooner or later আমাকে অনুমতি দাও allow me allow me আমাকে ওটা দিন give me that give me that আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মি আমাকে ক্ষমা করো ফরগিভ মি ফরগিভ মি সোজা হয়ে বসো সিট আপরাইট সিট আপরাইট আমাকে দেখাও সৌমি সৌমি সেটা সত্য দ্যাটস ট্রু দ্যাটস ট্রু আমার আরো সময় দরকার I need more time I need more time শান্ত হও বা চুপ করো বি কোয়েট বি কোয়েট বা বলতে পারি শান্ত হও কাম ডাউন কাম ডাউন এছাড়াও বলতে পারি বিকাম বিকাম আমি কি পরিষ্কার am I clear Am I clear? সঠিকভাবে কথা বলো Talk properly. Talk properly. আমার সাথে কথা বলো Talk to me. Talk to me. তাহলে কখন Then when? Then when? তুমি কি বোকা are you stupid are you stupid তারা পৌঁছে গেছে দে অ্যারাইভড দে অ্যারাইভড তুমিও ইউ টু ইউ টু তার পড়াশোনা করা উচিত she should study she should study তোমাকে স্বাগত জানায় you are welcome you are welcome তাই কি ইজ ইট ইজ ইট তোমার জন্য because of you because of you ঠিক আছে that's all right that's all right তোমার পালা ইউর টার্ন ইউর টার্ন জোরে জোরে পড়ো রিড অ্যালাউড রিড অ্যালাউড কোনো সমস্যা এনি প্রবলেম এনি প্রবলেম বলতে পারি না কান্ট সে কান্ট সে কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম বসে যাও বি সিটেড বি সিটেড কোনো একটি সময়ে once in a while once in a while বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড বুঝেছি গট ইট গট ইট কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই কি মিষ্টি হাউ সুইট হাউ সুইট বোকা হবে না don't be stupid don't be stupid কি দুঃখজনক হাউ স্যাড হাউ স্যাড কি জন্য ফর হোয়াট ফর হোয়াট কি আজে বাজে কথা হোয়াট ননসেন্স হোয়াট ননসেন্স কথা বলবে না do not talk do not talk কত বোকা হাউ ফুলিশ হাউ ফুলিশ ভদ্রভাবে আচরণ করো বিহেভ ইয়োরসেলফ বিহেভ ইয়োরসেলফ ওখানে থামো স্টপ দেয়ার স্টপ দেয়ার মনোযোগী হও বি অ্যাটেন্টিভ বি অ্যাটেন্টিভ এবার আমার পালা it's my turn it's my turn মনোযোগ সহকারে শুনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি এটি সহজ ইটস ইজি ইটস ইজি যে কোনো মূল্যে at any cost at any cost আমার সাথে এসো join me join me or come with me come with me আমি রাজি আই এগ্রি আই এগ্রি আমি ভুলে গেছি আই ফরগেট আই ফরগেট আমি ভালো অনুভব করছি I feel good I feel good আমি নির্দোষ I am innocent I am innocent আমি তোমাকে পছন্দ করি I like you I like you আমি চেষ্টা করব I will try I will try আমি ক্ষমা প্রার্থনা করছি আই অ্যাপোলোজাইজ আই অ্যাপোলোজাইজ লজ্জা পাবে না don't be shy don't be shy আমি কি যেতে পারি can I go can I go সাথে এসো কাম অ্যালং কাম অ্যালং আমার দিকে তাকাও look at me look at me সত্য তিক্ত হয় মানে সত্য কথা সবসময় তিতো বলে মনে হয় truth is bitter truth is bitter দয়া করে তাকে ফোন করো call her please call her please চারপাশে তাকাও লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড দূরে থাকো স্টে অ্যাওয়ে স্টে অ্যাওয়ে গোসল করো বা স্নান করো টেক বাথ টেক বাথ নড়বে না ডোন্ট মুভ ডোন্ট মুভ গালি দেবে না ডোন্ট অ্যাবিউজ ডোন্ট অ্যাবিউজ নিজেকে নিয়ে ভাবো থিঙ্ক অফ ইউর